ফেসবুক স্ক্রল করছিলাম হঠাৎ করে একটা বিজ্ঞাপন সামনে আসলো স্ক্রিনে আপনারা সেই বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখতে পাচ্ছেন স্পন্সার্ড এই বিজ্ঞাপনটা যারা দিয়েছে তারা বলছে অফিসিয়ালি পাই তিনশো চোদ্দোটা পাই করে এয়ারড্রপ দিচ্ছে সত্যি পাই এয়ারড্রপ দিচ্ছে নাকি দিচ্ছে না এটা কি স্ক্যাম কোনো সমস্যা হতে পারে নাকি সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি সব কিছু বুঝতে পারবেন অনেকে ভিডিও শেষ পর্যন্ত না দেখে প্রথমের দিক থেকে সামান্য কথাবার্তা শুনে নানান রকম কমেন্ট করেন তাতে যদিও কিছু আমার যায় আসে না কিন্তু কমেন্টগুলো আপনি যদি একটু বুঝে করতেন বা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে করতেন তাহলে হয়তো আপনার উপকার হতো ভিডিও দেখবেন নাকি দেখবেন না শেষ পর্যন্ত সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে যদি দেখেন আশা করছি আজকে একটা বড় ভুল করার হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন আর যেসব দর্শক বন্ধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝতে পারবেন আপনারা আপনারা যদি উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আগে একটু বিজ্ঞাপনটা নিয়ে কথা বলি এই বিজ্ঞাপনের পুরো অংশটা পড়ব না ছোট্ট একটু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাবো is miner have K Y C will receive three on fourteen Pi coins যারা কেওয়াইসি কমপ্লিট করেছে পাইয়ের তারা প্রত্যেকে তিনশো চোদ্দোটা পাই কয়েন করে এয়ারড্রপ পাবে বিজ্ঞাপনটা যে ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে সেখানে লোগোটা পাইয়ের আছে অ্যাড্রেসটাও সেম পাইয়ের মতো আছে আপনি যদি খেয়াল করে না দেখেন তাহলে প্রথমেই ভুল করে বসতে পারেন কারণ পাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস সেটা কিন্তু ঠিক দেখতে প্রায় এই রকমই শুধু একটু খেয়াল করুন শেষের দিকে ডিআরওপি চারটা লেটার লেখা আছে পায়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে শুধুমাত্র এই চারটা সংখ্যা নেই বাকি এখানে যা আছে সব কিছু কিন্তু আছে এই ওয়েবসাইটটার এই জায়গাটুকু একসাথে পড়লে দাঁড়াচ্ছে মাইন্ড পাই ড্রপ প্রথমেই বলে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে এটা টোটালি স্ক্যাম এমনি এমনি মনে হয়নি কয়েকটা কারণ আছে কারণগুলো হচ্ছে আমি যখন এই বিজ্ঞাপনটা দেখার পরে পায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি এই সম্পর্কিত এয়ারড্রপ সম্পর্কিত কোনো ধরনের কোনো পোস্ট পায়ের অফিসিয়াল চ্যানেলে টুইটার চ্যানেলে নেই চাইলে আপনারাও পায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘুরে আসতে পারেন টুইটারে গিয়ে পাই নেটওয়ার্ক লিখে সার্চ দিলে ভেরিফাইড পায়ের টুইটার যে হ্যান্ডেলটা আছে সেটা আপনার সামনে চলে আসবে আপনি সেখানে দেখে নিতে পারেন যদি পাই এয়ারড্রপ করতো অবশ্যই এই সুখবরটা সবার আগে পায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে অ্যানাউন্স করা হতো এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আপনার যদি ভিন্ন মত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই বিজ্ঞাপনটাকে স্ক্যাম মনে করার আরও একটা কারণ রয়েছে আমি বিজ্ঞাপনটাতে ক্লিক করেছি মজার ব্যাপার হচ্ছে ক্লিক করে আমি যখন তাদের এই mind Pi drop dot com সাইটে গিয়েছি পাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ঠিক যেরকম পাই মাইনিং অ্যাপস ডাউনলোড করার একটা নোটিফিকেশান আসে এখানেও ঠিক সেই রকম একটা নোটিফিকেশান চলে এসছে পুরো সাইটটা ডিজাইন করা পাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মতো কোথাও কোনো পার্থক্য খুব সূক্ষ্মভাবে না দেখলে চোখে পড়বে না বা এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যখন যাবেন ঢোকার সাথে সাথে আপনাকে নিচে একটা পপ আপ দেখাবে যে পাই মাইনিং করুন ডাউনলোড একটা বাটন দেখাবে সেখানে ক্লিক করলে আপনি পাই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবেন এখানেও ঠিক সেম পপ আপসটা দেখাচ্ছে এবং ডাউনলোড বাটনটাও আছে ক্লিক করে ঢোকার পরে প্রথমেই আপনাকে এয়ারড্রপের ডিটেলসটা দেবে এটা আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন দেন নিচে একটা বাটন পাবেন কানেক্ট ওয়ালেট এটাতে যখন আপনি ক্লিক করবেন খেলাটা শুরু হবে এরপর থেকে পাইকোর টিম থেকে বারবার তাদের ভেরিফাইড সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে কিন্তু সতর্ক করা হয়েছে যে আপনার পাসফ্রেস কারোর সাথে শেয়ার করবেন না এটা শেয়ারেবল নয় যাদের ওয়ালেট কানেক্ট করে এয়ারড্রপ ক্লেম করার অভিজ্ঞতা আছে তারা হয়তো জানবেন যে এয়ারড্রপ ক্লেম করার সময় আপনার ওয়ালেটের পাসফ্রেস দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ এয়ারড্রপ যে টোকেনটা দেওয়া হবে সেই টোকেনটা যাবে আপনার অ্যাড্রেসের মারফত কিন্তু এখানে যখন কানেক্ট ওয়ালেট আমি ক্লিক করছি এই বক্সটাতে আমাকে পাঁচ ফ্রেজ দিতে বলছে অর্থাৎ আমার ওয়ালেটের যে পাঁচ ফ্রেজ আছে সেইটা দিতে বলছে আমি ওয়ালেট কানেক্ট করব তাতে আমার পাঁচ ফ্রেজ দিয়ে কেন আমার ওয়ালেট কানেক্ট করতে হবে পাসপ্রেস তো প্রয়োজন হয় শুধুমাত্র অ্যাকাউন্টে লগ করার জন্যে স্বাভাবিকভাবে হওয়ার কথা যেটা আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক ক্লিক করবো আমাকে সরাসরি আমার ওয়ালেটে নিয়ে যাবে এবং সেখানে একটা কানেকশান রিকোয়েস্ট চাইবে সেই রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে এবং আমার যে অ্যাড্রেস আছে পাই অ্যাড্রেস সেই অ্যাড্রেসের মারফতে তিনশো চোদ্দোটা পাই আমার ওয়ালেটে চলে যাবে কিন্তু সেটা না করে তারা সরাসরি এখানে আমার পাসপ্রেস চাচ্ছে এই কারণগুলোর জন্য আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণ স্ক্যাম এবং আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে এরকম অনেক স্ক্যাম কিন্তু পাই নিয়ে হচ্ছে আর এই স্ক্যামাররাই একটা হাইপ তৈরি করে ফেলেছে মার্কেটে হাইপটা হচ্ছে আমার কাছেও মনে হয় এই স্ক্যামারদের কারণেই যে পাই ভালো একটা প্রফিট দেবে হয়তো যারা মাইন করেছে ভালো প্রাইসে হয়তো পাই এক্সচেঞ্জে লিস্টেড হবে কারণ যদি সেটা না হতো এখানে যে বিজ্ঞাপনটা চালাচ্ছে তার বিজ্ঞাপন চালাতে অবশ্যই ফেসবুককে কিছু খরচ দিতে হচ্ছে অবশ্যই তার ফেসবুককে পে করতে হচ্ছে পে করে সে যখন এখানে একটা বিজ্ঞাপন চালাচ্ছে সে নিশ্চয়ই আশা করছে যে পাই ভালো একটা প্রাইসে যাবে এবং এখান থেকে সে অন্য মানুষের কিছু পায়ে হাতিয়ে নিতে চাইছে এইসব বিবেচনায় আমি ধরেই নিয়েছি যে এটা একটা স্ক্যাম বিজ্ঞাপন আমি এখানে কোনোভাবেই আমার পাসপেস শেয়ার করিনি আর আমি চাই না আমার দর্শক বন্ধুরাও পাসপেস শেয়ার করুক সেই কারণেই আজকের ভিডিওটা তৈরি করা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে আপনি যদি সতর্ক হয়ে থাকেন সেটাও জানাবেন কমেন্ট করে যদি আপনার উপকারে আসে যাতে আমি পরবর্তী ভিডিও তৈরির জন্য ইন্সপায়ার হতে পারি ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে